আসসালামু আলাইকুম আজকে একটি টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি টপিকটি হলো জাতীয় বেতন বেতন স্কেলে কিভাবে আপনার বাৎসরিক যে একটা বেতন নির্দিষ্ট হারে যে বেতন ভারে সেই বেতনটা আপনার মূল বেতনের সাথে কিভাবে অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি দেখুন সেখান থেকে আপনি লিখবেন এফ আই এক্স এই যে ফ্যাক্সেশান ফ্যাক্সেশানের মধ্যে ক্লিক করবেন তো ফ্যাক্সেশানে ক্লিক করার পরে সর্বপ্রথম দেখেন এখানে আসছে integrate budget and accounting system এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন পরবর্তী একদম নিচে পরবর্তী ধাপ তার আগে একটু বলে রাখি আপনার মোবাইল থেকে মোবাইলটাকে আপনি ডেস্কটপ মুডে রাখবেন সেক্ষেত্রে এই যে একটা লাল তীর চিহ্ন মতো দেখা যাচ্ছে সেখানে একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে ডেস্কটপ সাইটে একটি চিহ্ন দিয়ে রাখবেন বাস আমি আমার মোবাইলটাকে ডেস্কটপ সাইড করলাম তারপরে পরবর্তী দাপে একটি ক্লিক করবেন পরবর্তী দাপ থেকে আপনি এখানে আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি এখানে একটা টিক চিহ্ন দিয়ে পরবর্তীতে আবার ক্লিক করবেন তারপরে এখানে দেখেন অনলাইনে বেতন নির্ধারণী যে অপশনটি সেখান থেকে আপনি ইনক্রিমেন্টে ক্লিক করবেন ইনক্রিমেন্টে ক্লিক করার পরে হা বস্তুতে ক্লিক করবেন তারপরে বেসামরিকে ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে বেতন করার সময় যে একটি প্রথমে একটি এনআইডি কার্ডের নাম্বার দেওয়া ছিল সে নাম্বারটি দশ সংখ্যা অথবা সতেরো সংখ্যার নাম্বারটি দিবেন তো আমি সতেরো সংখ্যার নাম্বারটি দিচ্ছি উনিশশো বিরাশি আটচল্লিশ পনেরো চুরানব্বই zero eight two seven seven two seven two seven one তারপরে এখানে ভেরিফিকেশন নাম্বারটি দিবেন তো ভেরিফিকেশন নাম্বারটি এখানে আছে double two four five two nine three তারপরে এখানে আপনি ক্যাপচাটি দিয়ে দিবেন three Q three C A তারপরে লগ করবেন তো লগ ইন করার পর আপনার যে এন্ট্রি করার সময় যে একটি মোবাইল নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে চার সংখ্যার সেখানে আপনি এখানে আপনি ভেরিফিকেশন কোডটি দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তো আমি এখানে আমার ভেরিফিকেশন কোডটি আমি দিয়ে দিলাম তারপর বেল ডেট বেল ডেটে ক্লিক করবেন তারপর আপনার এখানে ইনক্রিমেন্টের তারিখটি দিয়ে দিবেন তো ইনক্রিমেন্টের তারিখটি হলো এক এক দু তারপরে গোতে ক্লিক করবেন দেখুন আপনার এখানে বেতন স্কেলটি তারপর আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন আপনি এটি প্রিন্ট করে নেবেন তো আমার আমি এখানে এখানে আমি এটি ডাউনলোড করে রাখলাম তো এই পর্যন্তই এখন যদি আমার ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে থ্যাংক ইউ